হ্যালো কে আর গো ও নো তোর তলা খাতে খাতে জানা সিটিতে বিয়ে হয়ে গেছি তুই আবার না আর আয় সিটি সব বিয়ে হয়ে তাড়াতাড়ি রেডি হও না আমার দচ্ছে আরে আমার দচ্ছে তুমি বুঝতেছো না কেন আমার দচ্ছে গরম পানি ফটে কা ব্যাগ ভিজে গেছে সাই ভাই বাইরে কি গরম পানি বৃষ্টি হয় না তো দেখেন না আমার গার্লফ্রেন্ড গরম পানি বৃষ্টি হয়েছে আমরা হঠাৎ তাই এই ঢুকে গেছে আমি গার্লফ্রেন্ডের কথা বলছি গার্লফ্রেন্ড আর সাথে শুধু কথা বলতে আসতে বলতেই থাকে তো আমি হঠাৎ ধরছে ইয়ে কর কেন ইয়ে বলে ইয়ে। তাহলে ঠান্ডা কারণে তো গন্ধ Lu kan lo masuk sih. Masuk sih mana? Tuh tuh kalau tuh mas. Tuh kalau gak nabas. Tuh gosok ada. Ada dah geran geran. Tuh itu dia yang kari. Baik gosok gosok itu pun kau gimana kan? Cuti kata kau. Ladan ini kalau tuh ada gitu. Dua itu nanya kau kau ada nih kita. Cuti kata kau itu ada. Cuti kata kau. Cuti kata kau. Sebelum sih aja tiga mas. Tiga mas itu mungkin satu hari তুই একদিনও তাহলে তো দরকার ভাই একদিন থাক তুই তুই মধ্যে তার বন্ধু তুই একটা ভালো অফার অফার না জীবন ঠান্ডা লাগবে তো না ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না বল তো আইকা শাওন কিনবি শাওন কিনবি শাওন কিনে দিবি তো আইকা তোর সব খাতে নি কিনবি ভাই বুঝলি না মাই কিন্তু তোমার ঠান্ডা আজ ওর কথা কিছু কইতে তুই ঠান্ডা বন্ধু না ঠান্ডা গানে হবি না হবি ঠান্ডা বন্ধু বন্ধু ঠান্ডা না না জিম বডি আমার জিম করো কেন এখন জিম করে এসেছি আমি অঙ্গা বলবি চল কোন যাবি ওই চল ঘুরে আসি আমি কিন্তু চল জোরে টানো আবার হয়ে যাচ্ছে কাজ করে দৌড়ি বস আমার জিম বড়ি আমি কখনো বুঝে গেছি কি রে বন্ধু কি আর হল বন্ধু অনেকদিন একসাথে কি আছে কলে তুই বড় কবে এটা কি হলো বিয়ে করছি ఇంకా ঠান্ডা চার ঘটনটা বাড়ে বাড়াম ঠান্ডা না বাজারে যাই বাজানো গোবার দিচ্ছি না না ঠান্ডা আরে না বাজারে যাই পাত্রে এবার বাটা খেয়ে ফেলো তুই যাই ঠান্ডা আরে ঠান্ডা বউ ঠান্ডা যে হচ্ছে কি জানি ঠান্ডা বন্ধু যে বন্ধুগুলো গাটা দিব যে কিছু দিন কত বন্ধুগুলো গাটা দিব বন্ধুগুলো কথা খেয়েছি বিয়া করিয়া যাওয়ার বিয়া করি মজা লইছে মজা মজা আমরা নিয়ে ঠান্ডা কাটিয়ে রাখতে কেন বিয়া করছি আমার চিন্তা লাগে না মামের বন্ধু আমি দিকে দিকে কি অবস্থা বন্ধু না দিয়া এটা করতে না রান্না বিতে হ্যাঁ দিয়া করতে না অন তো বিয়ে করছ বিয়ে করার তো আর বারস নো বারস নো তুই অন বিয়ে করছ যে আরে বন্ধু বল বিয়ে করছ বিয়ে করছ তো আমার রিয়েল সত্যি অন ঘরে গুলি গো ব্যাকেন কইলা কইলা কইলি করতে হবে কি বিয়ে করছ তুমি কইলা গুলিয়ে কই ধর দুয়া কর দুয়া কর তুই কিলা খুলো তুই কিলা খুলো তোর কাছে কুলি কবে তুই এটা লাগ কুলি লাগে দেবেন তোর কুলি কবে লাগাস না কুলি কুলি আছে অঙ্গা দা অঙ্গা দা যেতে কুলি আছে বললা কথা একটু বুঝে দাও এখানে আঙ্গলো কবি দাদা ধরু রে এটা